আল্লাহ পাক রাব্বুল আলমিনের মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে একটি মহান মাস দান করেছেন এই মাসের নাম হলো জিলহিজ্জা আজকে হলো জিলহজ মাসের নয় আট আট তারিখ আজকে হলো জিলহজ মাসের আট তারিখ এই জিলহজ মাসের ফজিলত সম্পর্কে বিশেষত দশম তারিখ দশ তারিখের ফজিলত সম্পর্কে অর্থাৎ কোরবানির ঈদের দিনের ফজিলত সম্পর্কে গত জমায় আলোচনা হয়েছে আল্লাহ পাক রাবুল আলমিন পবিত্র কোরআনের সুরাতুল ফজর সুরা ফজরের মধ্যে এরশাদ ফরমান ওয়াল ফাজরি ফজরের কসম এই ফজর মানে কোন ফজর জিলহজ মাসের দশ তারিখের ফজর মুফাসিরিন একরাম বলেন এখানে ফজর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের দশ তারিখের ফজর অর্থাৎ কোরবানির ঈদের দিনের ফজর কারণ তফসিরের কিতাবে মুফাসিরিন একরাম লেখেন প্রত্যেক দিনের সাথে একটি রাত আছে কিন্তু জিলহজ মাসের দশ তারিখের দিনের সাথে কোনো রাত নাই কারণ জিলহজ মাসের দশ তারিখের আগের রাতকে নয় তারিখের রাত হিসাবে ধরা হয় এজন্য এই রাতকেও আরাফার রাত বলা হয় নয় তারিখ হলো আরাফার দিন হাদিসের মধ্যে আসছে ইয়াওমে আরাফা নয় তারিখকে বলা হয় ইয়াওমে আরাফা অর্থাৎ আরাফার দিন আর দিনের আগে যে রাত আসে এটাকে এই দিনের রাত হিসাবে ধরে নেওয়া হয় শরীয়তের হিসাবে কিন্তু দশ তারিখের রাতকে দশ তারিখের আগের দিনের আগের যে রাত আসছে আসে ওই রাতকেও নয় তারিখের রাত হিসাবে ধরে নেওয়া হয় এই জন্য এই রাতকেও বলা হয় আরাফার রাত তাহলে নয় তারিখের রাত হলো দুইটা আর দশ তারিখের রাত নাই শুরুই হয় দশ তারিখের হিসাব শুরুই হয় ফজর থেকে এজন্য এই ফজরের বিশেষ গুরুত্ব বুঝাতে কি আল্লাহ পাক রাব্বুল আলমিন এরশাদ ফরমান ওয়াল ফাজরি ফজরের কসম অর্থাৎ জেলহজ মাসের দশ তারিখের ফজরের কসম ওয়ালায়ালিন আশরে এবং দশ রাতের কসম অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ রাতের কসম এক তফসির হিসাবে জিলহজ মাসের প্রথম দশ রাতের কথা এখানে এসেছে জোরের কসম এবং বেজুরের কসম এখানে জোর এবং বেজুরের কসম খেয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন এখানে জোর দ্বারা উদ্দেশ্য হলো দশম দিন আর বেজুর দ্বারা উদ্দেশ্য হল নবম দিন জিলহজ মাসের নয় তারিখের নয়কে বেজুর আর জিলহজ মাসের দশ তারিখ হলো জুর এই জুর এবং বেজুরের কসম আল্লাহ পাক রাব্বুল আলমের হয়েছেন হাদিস শরীফের মধ্যে হজরত রাসুল কারীম সাল্লাহ আলাইহি সাল্লাম ফরমান মা মিন আইয়ামিন আহাব্বু ইলা আল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাহ يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ পাক রাব্বুল আলমিনের নিকট সারা বৎসরের অন্যান্য দিন থেকে সবচেয়ে বেশি পছন্দনীয় রমজান মাস ব্যতীত রমজান মাস ব্যতীত সারা বৎসরের অন্যান্য দিন থেকে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত সবচেয়ে বেশি আল্লাহ পাক আব্বুল আলমিনের নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় দিন হলো অন্যান্য দিনের তুলনায় জেলহজ মাসের প্রথম দশ দিন রমজান মাস ছাড়া রমজান মাস ব্যতীত রমজান মাস হলো একচেয়ে বেশি ফজিলতপূর্ণ ইয়াদুল সিয়ামু কুল্লি ইয়াউমিন মিন হাদি সিয়ামি সানা জিলহজ মাসের প্রথম দশ দিনের অর্থাৎ নয় দিন প্রথম নয় দিনের এক একটি রোজা রাখলে এক এক বৎসর রোজা রাখার সব পাওয়া যাবে ইয়াদিল সিয়ামু কুল্লি ইয়াউমিন মিন হাদি একদিন রোজা রাখলে এক বৎসরের রোজা রাখার সব অকিয়ামু কুল্লি লাইলাতিন মিন হাদি কিয়ামি লাইলাতিল কাদর আর জিলহজ মাসের দশ রাতের ফজিলত প্রথম দশ রাতের ফজিলত কি এক এক রাত এবাদত করলে এক একটা সবে কদরের সব পাওয়া যাবে জিলহজ মাসের প্রথম দশ দিনের আর প্রথম দশ রাতের ফজিলত এক একদিন রোজা রাখলে দিনের ফজিলত কি একদিন রোজা রাখলে এক বৎসর রোজা রাখার সব আর রাতের ফজিলত কি এক রাতের এবাদত করলে এক রাত এবাদত করলে সবে কদরের সমান সব পাওয়া যায় তাহলে দশ রাত এবাদত করলে দশটা সবে কদরের সব পাওয়া যায় সবে কদরের সমান সব আর হাদিস শরীফের মধ্যে একথাও আসছে যদিও আলোচনাটা জেলহজ মাসের শুরু করার আগে জেলহজ মাস শুরু হওয়ার আগে বলা উচিত ছিল যে জেলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যারা কোরবানি করবে যারা কোরবানি দিবে তাদের জন্য মুস্তাহাব আমল হলো তারা কি করবে নখ কাট নখ হাত পায়ের নখ কাটবে না জেলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত কোরবানির আগ পর্যন্ত কোরবানির দেওয়ার পরে তারপরে নখ কাটবে গোফ কাটবে শরীরের অন্যান্য অবাঞ্ছিত পশম কাটবে যারা কোরবানি দিবে বিশেষত তাদের জন্য মুস্তাহাব আমল মুস্তাহাব আমল কেউ যদি করে না কোনো অসুবিধা নেই গুণা হবে না যারা কোরবানি দিবে না বা কোরবানি করবে না তারাও যদি এই আমল করে তাহলে তারাও সব পাবে অর্থাৎ প্রথম দশ দিন কি করবে নখ কাটবে না গুফ কাটবে না অবাঞ্ছিত লোম পরিষ্কার করা করবে না দশ তারিখের পরে করবে অর্থাৎ কুরবানির পরে করবে এটা হলো মুস্তাহাব আমল ফরজ ওয়াজিব না অনেকে মনে করে যে ফরজ ওয়াজিব করতেই হবে না করলে হয়তো গুণাগার হব না কেউ যদি এর ভিতরে দাড়ি গুফ কি বলে গুফ কাটে নখ কাটে হাত পায়ের নখ কাটে লোম পরিষ্কার করে তাহলে কোনো গুণা হবে না তারপরে আসেন আগামীকাল হলো ইয়াউনে আরাফা আজকে হলো আট তারিখ কালকে হলো আগামীকাল হলো নয় তারিখ জিল হজ মাসের নয় তারিখ এই নয় তারিখের প্রত্যেকটা দিন এক এক দিন রোজা রাখলে এক এক বৎসরের সোয়াব আবার নয় তারিখের আরাফার দিনের আলাদা আলাদা সোয়াব আছে আলাদা সোয়াব কি আদি শরীফের মধ্যে হজরত রাসূল করিম সাল্লামের সাদ ফরমান সিয়াম ইয়াউম আরাফাতা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ আরাফার দিন কেউ যদি রোজা রাখে তাহলে তার পূর্বের অর্থাৎ আগের এক বৎসরের গুণা মাফ হয়ে যাবে আর পরের আরো এক বৎসরের গুণা মাফ হয়ে যাবে আগের এক বৎসর পরের এক বৎসর দুই বৎসর গুণা একদিন রোজা রাখলে দুই বৎসরের গুণা মাফ কোন গুণা সগিরা গুণা কি ধরনের গুণা সগিরা গুণা ছোটখাটো যত গুণা আছে এই রোজা রাখার কারণে আল্লাহ পাক রাব্বুল আলমিন দুই বৎসরের সমস্ত সগিরা গুণা মাফ করে দিবেন এখন আবার আমাদের সমাজে আরেকটি কনফিউশন আছে অনেকে মনে করে অনেকে বলে থাকে যে আরাফা তো সৌদি আরবে হবে আমাদের দেশের হিসাবে আট তারিখ অর্থাৎ আজকে আজকে হলো সৌদি আরবে আরাফার দিন সৌদি আরবের হিসাবে আমরা আরাফা রোজা রাখবো অর্থাৎ আট তারিখ রোজা রাখবো আট তারিখ রোজা রাখার অসুবিধা তো নাই আট তারিখ রোজা রাখলে এক বৎসরের রোজা রাখার সব পাওয়া যাবে কিন্তু আরাফার সব আমাদের দেশে হিসাবে আরাফার সব হবে নয় তারিখ কারণ যে দেশে নয় তারিখ আসবে যে লজ মাসের নয় তারিখ যে দেশে যেদিন হবে ওই দেশের মানুষ ওই দিন ওই নয় তারিখে রোজা রাখলে ওই সব পাবে কারো মনে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে সন্দেহ থাকে তাহলে সে কি করবে আট তারিখও রোজা রাখুক নয় তারিখও রোজা রাখুক দুই দিন রোজা রাখুক অসুবিধা তো নাই কিন্তু নয় তারিখ যদি রোজা রাখে না আমাদের দেশের হিসাবে আমাদের দেশের হিসাবে যদি নয় তারিখ সে রোজা রাখে না যেমন আগামীকাল নয় তারিখ জুলহজ মাসের নয় তারিখ হলো আগামীকাল যদি আজকে রোজা রাখে বলে আমি সৌদি আরবের হিসাবে রোজা রাখবো আট তারিখ সৌদি আরব আজকে নয় তারিখ আমাদের দেশে হলো আট তারিখ আমি আজকে রোজা রাখবো ওরা আজকে রোজা রাখলো তা আজকের সব পাবে আজকে রোজা রাখার সোয়াব পাবে আর কালকে রোজা রাখলো না নয় তারিখ রোজা রাখলো না তাহলে আরাফার রোজা রাখলে যে সব পাওয়া যাবে ওই সব সে পাবে না কারণ আমাদের দেশের হিসাবে আমাদের দেশের নয় তারিখ হলো আগামীকাল তারপরে নয় তারিখ থেকে আরেকটি আমল হলো তাকবির তশরিক আল্লাহ একবার আল্লাহ একবার এই তাকবীরের নাম হলো তাকবীরে তশরিক এই তাকবীর করতে হয় আইয়ামে তাশরিকের পাঁচ দিন আইয়ামে তাশরিকের পাঁচ দিন এই তাকবির করতে হয় এই জন্য এই তাকবিরকে বলা হয় তাকবির এ তাসরিক আইয়ামে তাসরিক পাঁচ দিন কোন দিন কোন কোন দিন জিলহজ মাসের নয় দশ এগারো বারো তেরো জিলহজ মাসের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই পাঁচ দিন হলো আইয়ামে তাসরিকের দিন এই আইয়ামে তাসরিকের দিন আমরা কি আমল করব আয়ামে তাশরিকের নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়ে জিলহজ মাসের ১৩ তারিখের আসর পর্যন্ত জিলহজ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়ে অর্থাৎ আগামীকাল হল কিবার আগামীকাল শনিবার সহজভাবে বোঝার জন্য আমি বার বলে বলতেছি আগামীকাল শনিবার মনে করুন আগামীকাল হলো নয় তারিখ আগামীকাল শনিবার শনিবার ফজর থেকে নিয়ে শনি রবি সোম মঙ্গল বুধ আগামী বুধবার পর্যন্ত বুধবারের আসর পর্যন্ত ফরজ নামাজ শেষ করার পরে ফরজ তো ওয়াজিব না প্রত্যেক ফরজ নামাজ শেষ করার পরে এই তাকবির পড়তে হয় এই তাকবির পড়া হলো ওয়াজিব পুরুষ মহিলা সবার উপর ওয়াজিব পুরুষ মহিলা সবার উপর ওয়াজিব ফরজ নামাজ শেষ করার সাথে সাথে সালাম ফিরানোর সাথে সাথে এই তাকবির পড়বে কোন তাকবির আল্লাহ একবার আল্লাহ একবার কেউ যদি তাকবির পারেন না আসবেন আমাকে আমার কাছে জিজ্ঞাসা করবেন আমি শিখাই দেবো ইনশাল্লাহ একবার করতে হয় একবার পড়া ওয়াজিব পুরুষরা কি করবে জোরে জোরে পড়বে তাকবির এই তাকবিরটা পুরুষরা কি করবে জোরে জোরে পড়বে এখন আমাদের হয় আমাদের স্বভাব হয়ে গেছে উল্টা যেখানে জুড়ে পড়তে বলা হয় সেখানে আমরা আসতে পড়ি যেখানে আসতে পড়তে বলা হয় সেখানে আমরা জুড়ে পড়ি তাকবিরা তাসরিক এটা জুড়ে পড়ার আমল কিন্তু আমাদের মুখ থেকে আওয়াজই বের হয় না আমরা করতেই চাই না ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে আমরা কি করব শুরু করে দেব ইমাম ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে হবে না যে ইমাম সাহেব ভুলে যেতে পারে মানুষ তো ভুল হতে পারে তো একজন করলে আরেকজন সবার মনে হয়ে যাবে যার মনে থাকবে সেই শুরু করে দেবে কোনো অসুবিধা নেই আর মহিলারা পড়বে ফরজ নামা শেষ করে আস্তে আস্তে মহিলাদের জন্য আমল কি আস্তে আস্তে মহিলারা পড়বে মনে মনে এখন পুরুষদের একটা সুবিধা আছে সুবিধা কি জমাতে আসে একজন ভুলে গেলে আরেকজনেরটা শুনলে মনে হয়ে যায় কিন্তু মহিলাদের তো জন্য এই সুবিধা নাই তো এই জন্য ওলামায় আমরা বলেন যে মহিলারা কাজ করতে পারে যেখানে নামাজ পড়ে নামাজের জায়গায় একটা কাগজের মধ্যে তাকবিরটা লেখে ওই সামনে টাঙ্গাই দেবে যেখানে নামাজ পড়ে যা নামাজ বিছিয়ে এর সামনে দেয়ালের মধ্যে কি করবে তাকবির তাকবিরে তাসিরটা লিখে কাগজটা ওইখানে টাঙ্গিয়ে দিবে তাহলে যখন নামাজ পড়বে কাগজটা দেখবে নামাজের শুরুতে বা নামাজ শেষ হওয়ার সাথে সাথে কাগজের উপর চুপ পড়বে চুপ পড়লে সাথে সাথে মনে হয়ে মনে হয়ে যাবে যে আমাকে তাকবির পড়তে হবে এই তাকবিরা তাসরিক তাকবিটা কয়বার পড়তে হবে একবার কয়বার পড়তে হবে একবার এখানে তিনবার না তিনবার পড়া সুন্নত আমল না সুন্নত আমল হলো একবার পড়া এই একবার পড়াটাই ওয়াজিব এখন কেউ পড়ব না কেউ ভুলে গেল এক অক্টের নামাজের পরে পড়তে ভুলে গেছে পরের ওয়াক্তে মনে হয়েছে যে যে অর্থ চলে গেছে কাজা হয়ে গেছে কাজা হয়ে গেছে এটার কোনো আদায় করার উপায় নাই তো আল্লাহ তালার কাছে ইস্তেকবার করবে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে তো বা ইস্তেকবার করবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি ভুলে গেছি আল্লাহ তালা মাফ করে দেবেন ইনশাল্লাহ কেউ যদি কাজা কাজা নামাজ পড়ে মনে করুন এক অক্টের নামাজ কাজা হয়ে গেছে অন্য সময় এই নামাজটা পড়লো এই তাকবিরে আইয়ামে তাশরিকের পাঁচ দিনের পাঁচ দিনের যে কোনো নামাজ এই আয়ামে তাশরিকের পাঁচ দিনের যে কোনো নামাজ তার কাজা হয়ে হয়ে গেছে এই নামাজটা পরে এক সময় সে পড়লো আদায় করলো আদায় করলে ওই কাজা নামাজ আদায় করার পরে ফরজ নামাজ সাথে সাথে কি করতে হবে এই তা আদা কাজা আদায় করার পরেও ওই কাজার সাথে কি করতে হবে তাকবিরে তাশরিক করতে হবে তাকবিরে তাশরিক হলো আবার বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই গেল মোটামুটি ইয়ামে আরাফার আমল এবং তাকবিরে আমল তারপরে কিছু আলোচনা বাকি রয়েছে কোরবানের তাদের উপর ওয়াজিব হয় গত জুমায় বলছিলাম এর আগের জুমায় বলেছি আর দুই একটা কথা বাকি রয়েছে মনে করুন আমার এই পরিমাণ টাকা কারো কাছে জমা আছে ব্যাংকে জমা আছে অথবা কারো কাছে আমি পাই পাওনা আছে মনে করুন গত গত সপ্তাহে হিসাব করছিলাম আমরা বারোশো টাকা করে বারোশো টাকা করে রূপার বড়ি তুলা হিসাব করলে প্রায় একষট্টি হাজার টাকা হয় মনে করো কারো কাছে আমার পঁয়ষট্টি হাজার টাকা পাওনা আছে তাহলে পঁয়ষট্টি হাজার টাকা হইলে এটা নেশাবের পরিমাণ এই টাকা কারো কাছে আমি পাই তাহলে আমার উপর কি কোরবানি আছে নেশাব পরিমাণ টাকা যদি আমার কোথাও জমা থাকে ব্যাংকে জমা থাকুক অন্য কারো কাছে থাকুক নেশাব পরিমাণ টাকা থাকলে আমার উপর কি আসবে কোরবানি আসবে পিতা পুত্র বাবা আর ছেলে একসাথে ব্যবসা করে মনে করুন দোকান একটা আছে দুজনেই চালায় বাবাও চালায় দোকান ছেলেও চালায় এখন কোরবানি কার উপর আসবে কিতাবে দেখতেছেন কোরবানি আসবে বাবার উপর যেহেতু ছেলের যদি আলাদা কোনো সম্পদ না থাকে আলাদাভাবে একই ব্যবসা আলাদা কোনো সম্পদ নাই আলাদা কোনো নেশার পরিমাণ টাকা তার কাছে নাই তাহলে এই কোরবানি শুধু আসবে বাবার উপর আর সেলের যদি আলাদাভাবে থাকে সেলের সম্পদ যদি আলাদাভাবে নেশার পরিমাণ থাকে তার নিজস্ব সম্পদ তাহলে সেলের উপরও আসবে বাবার উপরও আসবে নেশার পরিমাণ টাকা থাকলে বাবার কাছে বাবার উপর আসবে সেলের কাছে নেশার পরিমাণ টাকা থাকলে সেলের উপর আসবে তাহলে দুজনের উপরে আসবে আর যদি শুধুমাত্র পিতা পুত্র একই ব্যবসা করে একই সাথে খাওয়া দাওয়া একই করে যৌথ পরিবার তাহলে ছেলের যদি আলাদাভাবে নেশার পরিমাণ সম্পদ না থাকে তাহলে শুধুমাত্র বাবার উপর আসবে একটা ছাগল কোরবানি দেওয়া না বালিক এখনো বালেক হয় না এরকম সন্তান এরকম ছেলে কিন্তু তার কাছে কি আছে সম্পদ আছে নেশার পরিমাণ মালের মালিক মনে করুন তার কাছে আশি হাজার টাকা সে আশি হাজার টাকার মালিক বা এক লক্ষ টাকার মালিক বা পঁয়ষট্টি হাজার টাকার মালিক তার কাছে নেশার পরিমাণ সম্পদ আছে কিন্তু তার উপর কি আসবে না নাবালিকের উপর কোরবানি আসবে না কোরবানি ওয়াজিব হবে না এখন নাবালিকের অভিভাবক কি করলো নাবালিকের সম্পদ থেকে কোরবানি করে ফেলল তাহলে এই এই গুস্ত ওই অভিভাবক খেতে পারবে না এই কোরবানির গুস্ত নাবালিকের সম্পদ থেকে যে কোরবানি করলো অভিভাবক এই কোরবানির গোস্ত কি করতে পারবে না অভিভাবক আর খেতে পারবে না এই কোরবানির গোস্ত ওই নাবালিক খেতে পারবে নাবালিক ইচ্ছা করলে ওই কোরবানির গোস্ত সে বিক্রি করে এমন কোনো জিনিস কিনতে পারবে যেগুলো নষ্ট হয় না অনেকদিন তাকে যেমন কাপড় হাড়ি পাতিল এগুলো হারাম উপার্জন হারাম সম্পদের যতই টাকা থাকুক লক্ষ লক্ষ টাকা আছে কোটি কোটি টাকা আছে তার উপর কি আসবে না কোরবানি আসবে না হারাম টাকার উপর কি আসে না কোরবানি আসে না একজন মানুষের একজন মানুষের কাছে নেশা পরিমাণ টাকা আছে তার হাতে মনে করুন সত্তর হাজার টাকা আছে তার হাতে সত্তর হাজার টাকা আছে এখন আরেকজন মানুষ তার কাছে পঞ্চাশ হাজার টাকা পায় আর একজন মানুষ তার কাছে টাকা পায় পঞ্চাশ হাজার এখন সত্তর হাজার টাকা থেকে সে যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেয় তাহলে কত রইল বিশ হাজার তাহলে বিশ হাজার টাকা রইলে তার উপর আর নেশাব তার তার সম্পদের মধ্যে আর নেশাব বাকি থাকে না নেশাব পাখি না থাকলে তার উপর আর কোরবানি আসবে না সত্তর হাজার টাকা আছে অর্থাৎ নেশা পরিমাণ মালের মালিক সে কিন্তু অন্য তার কাছে পায় পাওনা আছে অন্য অন্যের পাওনা আছে তার কাছে আরো পঞ্চাশ হাজার টাকা যে টাকা আদায় করলে তার কাছে আর নেশার পরিমাণ সম্পদ থাকে না তাহলে তার উপর কি আসবে না কোরবানি আসবে না কোনো নাবালিক যদি কোরবানির তিন দিনের ভিতরে সাবালক হয়ে যায় কোরবানির তিন দিন হলো দশ এগারো বারো জিলহজ জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ হলো কোরবানির তিন দিন কোরবানির দিন এই তিন দিনের ভিতরে সে কি হয়েছে সাবালক হয়ে গেছে নেশা পরিমাণ মালের মালিক একজন নাবালিক ছেলে তার কাছে নেশা পরিমাণ সম্পদ আছে নাবালিক ছিল কিন্তু এই তিন দিনের ভিতরে সে সাবালক হয়ে গেছে এখন তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে কোনো ব্যক্তি যদি মান্নত করে যে আমার অমুক কাজ যদি হয় তাহলে আমি একটা কোরবানি দেব তাহলে তার উপর একটা ছাগল বা একটা বেড়া বা দুম্বা কোরবানি করা ওয়াজি গরিব লোক নেশা পরিমাণ মালের মালিক না সে তার কাছে মনে করুন বারো হাজার পনেরো হাজার দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা আছে সে সে গরিব মানুষ তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব না কিন্তু সে কোরবানির নিয়তে নিয়তে একটা ছাগল কিনে ফেললো বলতেছে সবাই কোরবানি দিতেছে যা আমার কাছে বারো হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে আমি এই টাকা দিয়ে একটা কোরবানির ছাগল কিনে ফেলি কিনে ফেললো কিনে কেনার সাথে সাথে তার উপর এই এই পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে গেছে আগে ওয়াজিব ছিল না কিন্তু সে কেনার কারণে তার উপর ওয়াজিব হয়ে গেছে একজন মহিলা তার কাছে নেশার পরিমাণ টাকা নাই মহিলাদের উপরে কিন্তু কোরবানি আসে যেমন মনে করুন একজন মহিলার কাছে এক তুলা সোনা আছে তো এক তোলা সোনার দাম আজকাল সত্তর হাজার টাকার উপরে তাহলে এক তোলা সোনা সোনা হলেই তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় কারণ কোনো মানুষ এরকম নাই যে শুধু সোনা আছে তার কাছে কোনো টাকা পয়সা নেই পাঁচ টাকা হলেও আছে তো পাঁচ টাকা হলেও তো আছে তার কাছে তাহলে টাকাটা অ্যাড হয়ে যাবে সোনার সাথে সোনার সাথে কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার সাথে সাথে তার নেশাব হয়ে যাবে তেষট্টি হাজার টাকা মানে রূপার হিসাবে সারা বায়ান্ন তোলা রূপার হিসাবে তেষট্টি হাজার টাকা তাহলে সোনাই আছে সত্তর হাজার টাকার উপরে তার সাথে যদি আরো পাঁচ টাকা দশ টাকা যোগ হয় যোগ হয় তেষট্টি হাজার টাকার উপর আছে না তাহলে তার উপর কোরবানি একটা ছাগল কোরবানি করা যায় এখন মনে করেন একজন মহিলার কাছে কোনো টাকা পয়সা নাই এমনি সাহেবের নেশাব না সে নেশাবের মালিক না কিন্তু সে তার স্বামীর কাছে মোহর পায় মনে করুন এক লক্ষ টাকা বা সত্তর হাজার টাকা বা পঁয়ষট্টি হাজার টাকা যে টাকা হলে কি হয়ে যায় নেশাব হয় এই পরিমাণ টাকা সে মোহর হিসেবে তার স্বামীর কাছে তার পাওনা আছে এখনো স্বামী থেকে সে উসুল করে নাই বা স্বামী তাকে এখনো দেয় নাই এই মুহূর্তে সে এখনো সাহেবে নেশাব না এখনো নেশাবের মালিক হয় নাই যতক্ষণ পর্যন্ত স্বামী তার মোহরের টাকা স্ত্রীকে পরিশোধ করবে না ততক্ষণ পর্যন্ত স্ত্রী কি হবে না নেশাবের মালিক হবে না যখন এই স্বামী তার মোহরের টাকা দিয়ে দিবে সাথে সাথে সে নেশাবের মালিক হবে এই পাওনাটা ওই ঋণের মতো না ওই ঋণের মতো না যে ঋণ থাকলে আমার উপর নেশাব হয় যেমন আমি কারো কাছে সত্তর হাজার টাকা পাই পাওনা আছে আমি কারো কাছে করজও দিছি ঋণ দিছি কাউকে তার কাছে আমি আমার নেশার পরিমাণ মাল আছে অন্যের কাছে তাহলে আমার উপর কি হয় কোরবানি ওয়াজিব হয় কিন্তু কোনো স্ত্রীর জন্য তার মোহরের টাকার উপর কি আসবে না ততক্ষণ পর্যন্ত সে নেশাবের মালিক হবে না যতক্ষণ না এটা তার হাতে আসবে হাতে আসার আগ পর্যন্ত কি হবে না সে নেশাবের মালিক হবে না এখন মনে করুন কোন পিতার উপর বাবার উপর কুরবানি ওয়াজিব এখন ছেলে করলো কি সে তার নিজের সম্পদ থেকে নিজের টাকা থেকে তে বাবার জন্য একটা পশু কিনে কুরবানি করে ফেললো বলতেছে না হবে না কিতাবের মধ্যে লেখতেছেন এরকম হবে না ছেলে কি করতে হবে হয় টাকা তার বাবাকে দিয়ে দিতে হবে দিয়ে মালিক বানিয়ে দিতে হবে অথবা পশু কিনে ওই পশুকে ওই পশু তার বাবার হাতে হস্তান্তর করতে হবে যে এটা আপনার মালিকানায় দিয়ে দিলাম আপনি এর মালিক আপনি কোরবানি করবেন তাহলে হবে ঠিক তেমনিভাবে অন্যের উপর কোরবানি ওয়াজিব আমি কি করলাম তার পক্ষ থেকে আমার টাকা দিয়ে কোরবানি করে ফেললাম সে অনুমতি দিক বা না দিক কোরবানি আদায় হবে না কারণ ওই টাকাটা আমি তাকে মালিক বানাতে হবে যার উপর কোরবানি ওয়াজিব তাকে মালিক বানিয়ে দিতে হবে মনে করুন অন্যের পক্ষ থেকে যদি আমি কোরবানি করতে চাই তাহলে যার পক্ষ থেকে আমি কোরবানি করব তাকে আমি ওই টাকা বা পশু জন্তু তাকে কি করতে হবে দিয়ে দিতে হবে মালিকানা দিয়ে দিতে হবে তাকে তখন সে আমাকে দিয়ে করাক বা অন্যকে দিয়ে করাক যাকেই দিয়ে করাক তার কোরবানি আদায় হবে তাকে মালিক বানিয়ে দিতে হবে একজন ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করলো তার ওয়ারিসদেরকে যে আমার সম্পদ থেকে তোমরা একটা কুরবানি করিও এখন কি কুরবানি করবে বলে নাই ছাগল কুরবানি করবে না গরু কুরবানি করবে বা টাকার পরিমাণও বলে নাই তাহলে কিতাবে দেখতেছেন তাহলে ওয়ারিসটা কি করবে তার পক্ষ থেকে একটা ছাগল কুরবানি করবে আর মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে অসিয়ত করছে অসিয়ত করার পরে ওয়ারিসরা তার পক্ষ থেকে কুরবানি করলো এই কুরবানির গোস্ত ওয়ারিসরা খেতে পারবে না মান্নতের গোস্ত খেতে পারবে না ওই যে মান্নত করলো আমার যদি অমুক কাজ হয় তাহলে আমি একটা কুরবানি করব। মান্নতের গোস্ত সব গোস্ত গোস্ত কী করতে হবে সদকা করে দিতে হবে ঠিক তেমনিভাবে ওয়ারিসরা অসিয়ত হিসাবে মৃত ব্যক্তি অসিয়ত করে গেছে মৃত ব্যক্তি মরার আগে অসিয়ত করছে যে তোমরা আমার পক্ষ থেকে একটা কুরবানি করিও তো অসিয়ত ওয়ারিসরা কি করলো তার অসিয়ত হিসাবে অসিয়ত অনুযায়ী একটা কুরবানি করলো এখন এর গোস্ত কি করতে পারবে না ওয়ারিসরা খেতে পারবে না সব সৎকা করে দিতে হবে কয়েকজন বাই মিলে মনে করুন তার বাবা বাবা মারা গেছে বা তার মা মারা গেছে বা অন্য কোনো আত্মীয় স্বজন মারা গেছে কয়েকজন বাই মিলে চিন্তা করলো আমরা সবাই মিলে আমাদের বাবার নামে একটা কোরবানি দিয়ে দিই বলতেছেন এরকম হবে না নিয়মটা এরকম করতে হবে যে কয়েকজন ভাই সবার টাকা জমা করে একজনকে মালিক বানিয়ে দিতে হবে মনে করুন চার ভাই আছে বা পাঁচ ভাই আছে বা তিন ভাই আছে বা দুই ভাই আছে দুই ভাই কি করবে যে কোনো এক ভাইকে সমস্ত টাকার মালিক বানিয়ে দিতে হবে আর ওই এক ভাই কি করবে তার ওই মৃত পিতা হোক মাতা হোক চাচা হোক দাদা হোক দাদি হোক নানা হোক নানি হোক যারই হোক মৃত ব্যক্তির পক্ষ থেকে ওই একজন কি করবে ওই মৃত ব্যক্তির নামে কোরবানি করবে তাহলে আদায় হবে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় গত জুমার আগের জুমায় বলেছিলাম তারপরে ওগুলো বারবার বলা উচিত কারণ বছরে একবার আসে কোরবানির আসে ভালোভাবে জানা আমাদের জন্য উচিত ওট গরু মহিষ বেড়া ছাগল দুম্বা এগুলো দ্বারা কোরবানি করা যায় এগুলো ছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি যায় না উটের বয়স হতে হবে পাঁচ বৎসর মহিষের গরু এবং মহিষের বয়স দুই বৎসর ছাগল বেড়া দুম্বা এক বছর কেউ কাউকে দান করলো হাদিয়া করলো অথবা শ্বশুর বাড়ি থেকে দিয়ে দিল একটা পশু শ্বশুর বাড়ি থেকে মনে করুন একটা ছাগল দিল বা গরু দিয়ে দিল বা একজন আরেকজনকে হাদিয়া করলো যে ধরো তোমাকে আমি এই গরুটা দিয়ে দিলাম তোমাকে আমি এই ছাগল হাদিয়া করলাম কোনো অসুবিধা নাই আমি যদি আমার উপর যদি কোরবানি ওয়াজিব থাকে আমাকে যদি কেউ হাদিয়া করে তাহলে আমি ওই পশু দ্বারা কোরবানি করলে আমার কোরবানি আদায় হয়ে যাবে যে পশু না পাক খায় নাপাকি খায় যে পশু এই পশুকে কুরবানি করার আগে বেঁধে রাখতে হবে কয়েকদিন ভালো ভালো খাবার খাওয়াতে হবে ভালো নাপাকি যাতে নাপাকি তার শরীর থেকে দূর হয়ে যায় কিভাবে দূর হবে বলতেছেন যে উঠ উঠকে চল্লিশ দিন বেঁধে রাখতে হবে উঠকে চল্লিশ দিন বেঁধে রাখতে হবে যদি যে উঠ নাপাকি খায় যে গরু মহিষ নাপাক খায় সেই গরু মহিষকে বিশ দিন বেঁধে রাখতে হবে আর যে ছাগল বেড়া দুম্বা নাপাক খায় সেই ছাগল বেড়া দুম্বাকে দশ দিন বেঁধে রাখতে হবে যাতে অন্য ধরনের নাপাকি সে খেতে না পারে কোন কোন পশু দ্বারা কোরবানি হয় না হিজরা পশু দ্বারা কোরবানি হয় না যে পশুর জন্ম থেকে শিং উঠে নাই জন্ম থেকে শিং উঠে নাই অথবা একটা উঠছে আর একটা উঠে নাই এই পশু দ্বারা কোরবানি করা যাবে যদি শিং বেঙ্গেও যায় মাঝখানে বাংছে অথবা শিংয়ের খাল উঠে গেছে খোসা উঠে যায় তাহলেও কোরবানি করা যাবে পশুর শিং যদি মূল থেকে গোড়া থেকে উঠে যায় তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না এমন ল্যাংরা জানোয়ার হাঁটতে পারে না তিন পায়ে বর দিতে পারে এক পায়ে বর দিয়ে হাঁটতে পারে না এই ধরনের পশু দ্বারা কি করা যাবে না কোরবানি হবে না হ্যাঁ পায়ে সমস্যা যে কোনো এক পায়ে সমস্যা কিন্তু কোনো রকমের বর দিয়ে দিয়ে হাঁটতে পারে এ হাঁটতে পারলে হবে হাঁটতে না পারলে হবে না পাগল পশু দ্বারা কোরবানি করা জায়েজ একটা শর্ত আছে শর্ত হলো সে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে পশু পাগল কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে তাহলে হবে আর যদি খাওয়া দাওয়া ঠিক মতো করে না দেমাগে সমস্যা পাগল তাহলে তার দ্বারা কোরবানি হবে না পশুর দাঁত আছে কিন্তু গাছ খেতে পারে না দাঁত আছে গাছ খেতে পারে না হবে না কোরবানি হবে না দাঁত নাই গাছ খেতে পারে কোরবানি হবে বুঝছেন বিষয়টা উল্টা হয়ে গেছে আমরা মনে করি দাঁত থাকলেই হয় না থাকলে হবে না কিন্তু কিছু শর্ত আছে দাঁত থাকলে হবে কখন যদি ঠিকমতো গাছ খেতে পারে গাছ খেতে পারলে দাঁত থাকলেও হবে না থাকলেও হবে গাছ খেতে পারলে দাঁত থাকলেও কোরবানি হবে না থাকলেও কোরবানি হবে আর গাছ যদি খেতে পারে না দাঁত থাকলেও কোরবানি হবে না না থাকলেই হবে না বোঝা গেছে গাছ খেতে পারতে হবে কান এবং লেজ কান এবং লেজ যদি অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা থাকে তাহলে কোরবানি হবে না অন্ধ কানা চুকের জুতি অর্ধেক অথবা অর্ধেকের বেশি নষ্ট এই ধরনের পশু দ্বারা কোরবানি হবে না এক চোখ ভালো এক চোখ অন্ধ হবে না জিব্বা ছাগলের জিব্বা যদি এই পরিমাণ কাটা হয় যার ফলে সে ঘাস খেতে পারে কোনো অসুবিধা হয় না তাহলে এই ছাগল দ্বারা কোরবানি হবে আর যদি জিব্বা কাটা থাকার কারণে সে ঘাস খেতে পারে না তাহলে হবে না কোনো ছাগল জন্মগতভাবে জিব্বা নাই কোনো ছাগলের জন্মগতভাবে জিব্বা নাই ওই ছাগল দ্বারা কোরবানি হবে কিন্তু গরু যদি জন্মগতভাবে জিব্বা না থাকে তাহলে ওই গরু দ্বারা কোরবানি হবে না ছাগলের দুধের বাট একটা ভালো আছে একটা দুধ আসে একটা আসে না একটা নষ্ট কোরবানি হবে আর গরুর চারটার মধ্যে দুইটা নষ্ট দুইটা ভালো কোরবানি হবে কিন্তু তিনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কোরবানি হবে না আর ছাগলের দুইটা বাটি যদি নষ্ট হয়ে যায় তাহলে হবে না কোরবানির নিয়তে কোরবানির দিন কোরবানির নিয়তে আমি মুরগু জবাই করলাম কোরবানির নিয়তে কি করলাম মুরগ জবাই করলাম জায়েজ না নিয়ত ছাড়া এমনি কোরবানির দিন ঈদের দিন আমি মুরগ খাবো এই জন্য মুরগ জবাই করছি খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই তো আমি বলতেছি আজকে সবাই গরু কোরবানি দিতেছে ছাগল কোরবানি দিতেছে আমি মুরুখ কোরবানি দেবো না এরকম হবে না এই এরকম মুরুখ কোরবানি দিলে হবে না হাঁস মুরুখ এরকম আপনি কি করতে চান মুরুখ খাইতে চান কোরবানির দিন জবে করে খানো কোনো অসুবিধা নাই কিন্তু কোরবানি বলে খাওয়া যাবে না এরপরে আসেন পশু জবাই সম্পর্কিত মাসলা পশুর জবাই করার সময় আমরা না হাতে বা কাগজে নাম পড়ি অমুক তমুক এরকম না এত প্রয়োজন নাই কার কার কার কার নাম আছে সাতজন হোক পাঁচজন হোক ছয়জন হোক নাম কারা কারা নিয়োগ করছে কয়জনের পক্ষ থেকে হবে আল্লাহ তালার লিস্টে খাতায় নাম উঠে গেছে আমাকে বলতে হবে না নিজের পশুর কুরবানি নিজে করা উত্তম না পারলে জানেওয়ালাদেরকে দিয়ে কোরবানি করানো উত্তম যারা জানে দোয়া দরু ঠিক মতো পরে কোরবানি করবে তাদেরকে দিয়ে কোরবানি করানো উত্তম জবাইয়ের সময় যতজনে ছুরি ধরবে সবাইকে বিসমিল্লা বলতে হবে জবাইয়ের সময় যতজনে ছুরি ধরবে সবাইকে বিসমিল্লা বলতে হবে পশুর গলার একটা হলো শ্বাসনালী একটা হলো কণ্ঠনালী একটা হলো দুইটা হলো সারক এই চারটাকে কাটা কাটতে হবে চারটার মধ্যে যদি তিনটা কাটা হয়ে যায় কোরবানি হয়ে যাবে যদি দুইটা কাটা হয় দুইটা হয় না তাহলে হবে না এখন জবাই করতে করতে করতে করতে পুরা কল্লা আলাদা করে ফেলছে বলতেছে হয়ে যাবে কিন্তু বাকরু হলো ইচ্ছাকৃতভাবে এরকম করা না করা উচিত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোনো অসুবিধা নেই মাকরু হবে না অ্যাক্সিডেন্ট হলে মাকরুও হবে না ইচ্ছাকৃতভাবে আমি পুরা কল্লা আলাদা করে ফেললাম কি হবে মাকরু হবে গোস্ত খাওয়া যায় যাচ্ছে কোনো অসুবিধা নাই জবাই করার পরে পশু পুরাপুরি ঠান্ডা হওয়ার পরে তারপরে তার চামড়া ছিলানো জবাইয়ের আগে পশুকে গাছ পানি খাওয়ানো মুস্তাহাব পিপাসিত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় পশু জবাই করা ঠিক না মাকরু কুরবানির দোয়া পারলে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া দিলাম জব এরপরে জব শেষ করার পরে আল্লাহুম্মা তাকাব্বাল হু মিনহি মিনহু আল্লাহুম্মা তাকাব্বাল হু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়া মুস্তাহাব পারলে পড়া ভালো পশুর কোন কোন অঙ্গ খাওয়া যাবে না রক্ত খাওয়া যাবে না পশুর রক্ত খাওয়া যাবে না প্রবাহিত রক্ত গুস্তের সাথে রক্ত লেগে আছে কোনো অসুবিধা নাই কথার কথা যদি আমি এই রক্ত না দুইয়ে যদি খেয়ে ফেলি রান্না করে কোনো অসুবিধা নাই কিন্তু যে রক্ত প্রবাহিত জবে করার পরে বেশে বেশে গেছে এই রক্ত হারাম দুই নম্বর হলো অন্ডকোষ তিন নম্বর হলো মূত্রতলী পেশাবের তলি চার নম্বর হলো লিঙ্গ পাঁচ নম্বর হলো পায়খানার রাস্তা ছয় নম্বর হলো পিত্ত সাত নম্বর হলো গুলগুল গুস্তের চাকা গুলগুল যদি গুস্তের চাকা হয় শরীরের মধ্যে তাহলে এগুলো খাওয়া হারাম পেটের বাচ্চার হুকুম জবাইকৃত পশুর পেটের ভিতরে বাচ্চা যদি মৃত হয় তাহলে তা খাওয়া হারাম পেটের ভিতরে বাচ্চা যদি জীবিত হয় এবং বাচ্চার গঠন পূর্ণ হয়ে থাকে তাহলে তা জবাই করে খাওয়া যায় হবে এ বাচ্চা যদি পালন করার মতো হয় তাহলে জবাই না করে বাচ্চাটা পালন করা ভালো তবে এ বাচ্চাটি যদি কুরবানির পশুর বাচ্চা হয় তাহলে লালন পালনের মাধ্যমে জীবিত থাকলে পরে তা সদকা করে দিতে হবে এ বাচ্চা দিয়ে আগামী বছর কুরবানি করা বা নিজের জন্য রাখা যাবে না কুরবানির জন্তুর বাচ্চা জন্ম হওয়ার পর কুরবানির দিনগুলোতে যদি জবে না করা হয় তাহলে পরে জীবিত সদকা করে দিতে হবে তারপরে আসবে কুরবানির পশুর চামড়া হাড় চুল ইত্যাদি আর অনেক কিছু মাসলা বাকি রয়েছে ইনশাল্লাহ এই কোরবানির দিন ঈদের দিন ইনশাল্লাহ বাকিগুলা বলবো আর কোরবানির চামড়াগুলা আমরা ইচ্ছা করলে নিজেরাও খেতে পারি এখন কোরবানির চামড়া খাওয়া কি আছে জাহেজ আছে যেরকমভাবে বর বর খাওয়া যায় না বিভিন্নভাবে ইয়ে করে উপযোগী করে খাওয়া খাওয়া হয় ঠিক তেমনিভাবে কেউ যদি চায় যে চামড়াকে শুকিয়ে সে নিজে ব্যবহার করবে করতে পারে কেউ যদি চায় না আমি এটাকে বরের মতো কোনো ধরনের সিস্টেম করে এটাকে খাওয়ার উপযোগী করে খেতে চাই খেতে পারবে কোনো অসুবিধা নেই এখন পাওয়া যায় বিভিন্ন জায়গায় অনেক না অনেকে কি করতেছে কুরবানির চামড়ার হালত এখন বেশি ভালো না দাম একেবারে সিন্ডিকেট এটাকে কমিয়ে ফেলছে যাতে মুসলমানদের বিশেষত কৌমি মাদ্রাসার যাতে ধ্বংস হয়ে যায় কৌমি মাদ্রাসার বাতি তো আল্লাহ জ্বালাইছেন তুমি কেমনে নিবাই